আসসালামু আলাইকুম আমার নাম রিমা আমি নসন্দি জেলার চত্বরা কেন্দ্রী গ্রামের আমার আমি একজন গৃহিণী আমার এক ছেলে আছে আর আমার স্বামী বাড়িতেই থাকে আমি অনেক দিন যাবৎ আমি হিপ জয়েন্টে ব্যথায় ভুগতেছিলাম এখন আমি অনেকটাই সুস্থ এখন আমার আমার দুইটা রোগ ছিল একটা হচ্ছে এবিএন আর একটা হচ্ছে এ পরে ডাক্তারের কাছে আসছি পরে মানে রোগের কথা জানতে পারছি আর কি এখন আগে তো প্রচুর ব্যথা করতো করে চব্বিশ ঘন্টাই ব্যথা ব্যথার জন্য দাঁড়াতে বসতে মানে কোনো কাজ কাম কোনো কিছুই মানে করতে পারছিলাম না আমার সংসার একেবারে মানে বাঙ্গার পত আর কি পরে অনেক ডাক্তার দেয়াইছি সবাই খালি অপারেশনের কথা বলছে পরে অপারেশন করি নাই পরে ইউটিউবেতে তার ভিডিও দেখলাম তারপর এখানে আসলাম এসে আমি কয়েকদিন থাকার পর দেখছি আমার অনেক পরিবর্তন দেখা যাচ্ছে তারপর আমি অনেক বেশ কিছুদিন থাকলাম তারপরে আমি এখন অনেক মোটামুটি অনেক সুস্থ আমি আগে যে কাজগুলো করতে পারতাম না এখন আমি সেই কাজগুলো না করতে পারি এবং আমার মনে হইতেছে যে আমার সংসারে আর কোনো মানে বাঙার কোনো ইয়েই নাই অনেক মানে সুখে কাটাতে পারবো আর কি একটা সময় আমি অনেক সুস্থ ছিলাম তারপর গত এক বছর যাবৎ দেখতে পাচ্ছি আমার শরীরে অনেক কিছু অস্বাভাবিক জিনিসপত্র দেখা দিচ্ছে মানে আমি হিপ জয়েন্টের সমস্যা আমি কাজকাম করতে পারি না লাড়াছাড়া করতে পারি না উঠা বসা করতে পারি না এই সমস্যাটা দেখা দিচ্ছে তারপর আমি অনেক ডাক্তার দেখাইতেছি এবং ওষুধ পড়া খাইতেছি কোনো কাজ হচ্ছে না আর কি তারপর আমি এখানে আসলাম এখানে এসে ওষুধ পড়া খাওয়ার পরে চিকিৎসা দেওয়ার পরে আমি অনেকটা সুস্থ আমার এই সমস্যা দেখা দিবার পর আমার সংসারে অনেক অশান্তি হচ্ছিল মানে আমি বাচ্চাগুলো নিতে পারি না বাচ্চারে গোসল করাতে পারি না এরপরে স্বামী স্ত্রীর মাঝে অনেক দ্বন্দ্ব হতো এরপরে আমার সংসার মানে বউ হিসেবে আমার যে কাজগুলো করার কাম আমি এগুলো করতে পারতাম না তার কারণে আমার সংসারে মানে দেখা যাইতেছে যে অশান্তি হবে আমার সংসার মনে হয় টিকবে না কারণ একটা স্বামীর জীবনে তো বই আসল আমি সংসার জীবনও সামলাতে পারি না এবং স্বামীরে আমার প্রয়োজন মতো স্বামীর সময়ও দিতে পারি না স্বামী কাজকর্ম করতে পারি না এরপরে আমার বাচ্চার খেয়াল রাখতে পারি না মানসিকভাবে অনেক দুশ্চিন্তায় মানে নিজেই ভেঙে পড়ছিলাম আর কি পরে মনে হইতেছে যে আমি মনে হয় আর ভালো হব না আমার সংসারে মনে হয় অন্য কেউ আসার আগমন মনে হয় আমি দেখতে পাচ্ছি আর কি এরকম কিছু অনেক কিছু মনে হতো আর আমি কত মাসার পরে তো আমার শরীরে কেউ শুইতেই পারতো না মানে দৌড়লেই ব্যথা দৌড়লেই ব্যথা লাড়াচাড়া তো দূরের কথা মানে আমার নিজের শরীর আমি দৌড়লেই ব্যথা করতো আর কি এরকম একটা অবস্থায় আসছিলাম কিন্তু এখন তো যে কোনোভাবে লাড়াচাড়া দেওয়া যায় মানে উঠা বসা এমনকি বাচ্চারা ওগুলো নিতাম পারি আর কি মনে হচ্ছে যে আমি এক বছর আগে যেরকম সুস্থ ছিলাম এখন ঠিক এমনই মনে হইতেছে আর কি